ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব এই নামটার সাথেই একটা রহস্য সবসময় জড়িয়ে থাকে ইন্টারনেটের একটা বিরাট অংশ জুড়ে রয়েছে এই ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবের অবস্থান তো আজকের ভিডিওতে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব সম্পর্কে আমাদের ভেতরে থাকা কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করব এবং আপনাদের অনেকের মনের কিছু প্রশ্ন দূর করব আজকের এই ভিডিওতে সো দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিওটি ডার্ক ওয়েব সার্ফ করা লিগাল কিনা ডার্ক ওয়েব সার্ফ করার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই তবে এক্ষেত্রে ডার্ক ওয়েবের আপনি কোন অংশে সার্ফ করছেন সেটি গুরুত্বপূর্ণ ডার্ক ওয়েব সার্ফ করে আপনি যতক্ষণ না পর্যন্ত কোনো খারাপ বা ইলিগাল কাজ করছেন ততক্ষণ পর্যন্ত ডার্ক ওয়েব সার্ভ করতে কোনো সমস্যা নেই ডার্ক ওয়েব সার্ভ করে আপনি শুধুমাত্র জানার পারপোজে বা যে কোনো কিছু দেখার পারপোজে যদি ভিজিট করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ডার্ক ওয়েব সার্ভ করা এক্ষেত্রে অবশ্যই কোনো ইলিগাল কাজ না তবে ডার্ক ওয়েব সার্ভ করে আপনি যদি কোনো ইলিগাল কাজ করে থাকেন সেটি অবশ্যই ইলিগাল ব্যাপার এবং ডার্ক ওয়েব সার্ভ করে কোনো ইলিগাল কাজ করার জন্য আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা পর্যন্ত হতে পারে তো ডার্ক ওয়েবে কি শুধু খারাপ কাজ হয় বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ ধরুন আপনি কোনো ভালো কাজের উদ্দেশ্যে বা কোনো ভালো কাজ করার জন্য একটা ওয়েবসাইট খুলেছেন তাহলে সার্ফেস ওয়েবে সেই ওয়েবসাইটটি খুলতে আপনার সমস্যা কী এই ক্ষেত্রে যারা খারাপ কাজ বা ইলিগাল কাজ করার জন্য ইন্টারনেটে বা অনলাইন দুনিয়ায় আসে তারা বেছে নেয় ডার্ক ওয়েব ডার্ক ওয়েব ব্যবহার করে বেশিরভাগ সময় তারা এই খারাপ কাজ বা ইলিগাল কাজগুলো করে থাকে তবে এই প্রশ্নের উত্তরটি হান্ড্রেড পারসেন্ট খারাপ কাজই হয় সেটি বলাও ঠিক না অনেক গোয়েন্দা বিভাগ সংস্থা এবং অনেক সামরিক সংস্থাগুলোও তাদের প্রাইভেট যোগাযোগের জন্য ডার্ক ওয়েব সার্ভার ব্যবহার করে থাকে ডার্ক ওয়েব ব্যবহার করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে আপনার জন্য ডার্ক ওয়েব সম্পর্কে ধারণার প্রথমে যেহেতু পাওয়া যায় ডার্ক ওয়েবে শুধুমাত্র হ্যাকার এবং খারাপ লোকদের বিচরণ দেখা যায় সো এই ক্ষেত্রে ডার্ক ওয়েব ব্যবহার করা আপনার জন্য হান্ড্রেড পারসেন্ট ঝুঁকিপূর্ণ ডার্ক ওয়েবে থাকা প্রতিটা ওয়েবসাইট রহস্যময় এবং প্রতিটা ওয়েবসাইটে রয়েছে হ্যাকারের আনাগোনা এই ক্ষেত্রে সামান্য একটা ভুল পদক্ষেপও পারে আপনার সিস্টেমটি হ্যাক করতে আপনার লাইফে সমস্যা সৃষ্টি করতে এবং আরও অনেক রকম সমস্যায় সৃষ্টি হতে পারে সামান্য একটা ভুল পদক্ষেপে তো এই ক্ষেত্রে বলা যায় ডার্ক ওয়েব অবশ্যই আপনার জন্য ঝুঁকিপূর্ণ তবে সামান্য কিছু পদক্ষেপ মেনে চললেই আপনি সেফভাবে থাকতে পারবেন ডার্ক ওয়েবে যে কোনো ওয়েবসাইট যে কোনোভাবে না ওপেন করা ওয়েবসাইটে কোনো পারমিশন আপনার ডেস্কটপের কোনো পারমিশন না দেওয়া ওয়েবসাইট ভিজিট করার আগে ভালো করে চেক করা সেই ওয়েবসাইটটি কোন সম্পর্কিত অবশ্যই কোনো ইলিগাল ওয়েবসাইট হলে আপনার ভিজিট করা উচিত নয় এরপরে ওয়েবসাইট থেকে কোনো অ্যাক্সেস যেমন মাইক্রোফোন ক্যামেরা অ্যাক্সেস চাইলে সেটি না দেওয়া এবং অবশ্যই আপনাকে এটি নিশ্চিত করতে হবে যে আপনি আপনার পিসিতে একটি ভালো মানের অর্থাৎ কি একটা ভালো পেইড ভিপিএন অ্যাটলিস্ট ইনস্টল দিয়েছেন এবং সেটি ব্যবহার করছেন তো এরপরে সবাই একটা যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো হ্যাকাররা কেন ডার্ক ওয়েব পছন্দ করে তো ডার্ক ওয়েব যেহেতু একটি ক্লোজ এনভায়রনমেন্ট এখানে কোনো ট্র্যাক বা ট্রেস করার কোনো ঝুঁকি থাকে না এজন্য হ্যাকাররা বেশিরভাগ ক্ষেত্রে তাদের ইলিগাল কাজ বা যোগাযোগ করার ক্ষেত্রে ডার্ক ওয়েব পছন্দ করে থাকে ডার্ক ওয়েব ব্যবহার করে তারা যে কোনো ওয়েবসাইট চালায় তারা হ্যাকিং ক্র্যাকিং ইত্যাদি লিঙ্ক শেয়ার করে এবং তাদের প্রচার প্রচারণা এবং খারাপ অ্যাক্টিভিটিগুলো ডার্ক ওয়েবের মাধ্যমে করে থাকে আর এটি করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যাতে ট্রেস বা ট্র্যাক না করতে পারে সেই দেশের সরকার বা অথরিটি তো আপনি ডার্ক ওয়েব ভিজিট করলেই দেখতে পাবেন সেখানে অনেক রকম কেনাকাটার ওয়েবসাইট রয়েছে যেখানে কিনা পানির মূল্যে আইফোন ল্যাপটপ দামি ক্যামেরা এবং অনেক কিছুই বিক্রি হচ্ছে ক্রেডিট কার্ড সোনার গহনা এবং অনেক কিছুই সেখানে বিক্রি হচ্ছে তো আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে সেখান থেকে ফোন বা কোনো পণ্য কেনা উচিত কি না অবশ্যই ডার্ক ওয়েব থেকে কোনো পণ্য কেনা উচিত না ডার্ক ওয়েবে সব কিছু ইলিগালভাবে আনা হয় এবং আপনার কাছে যেই ফোন বা প্রোডাক্টের বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে হতে পারে সেটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই একটি ভুয়া বা ফেক ওয়েবসাইট কারণ এই ওয়েবসাইটটি কোনো জায়গায় রেজিস্টার্ড নয় শপিং সাইট হিসেবে এটি কোনো রেজিস্টার্ড নয় কেউ খুব সহজভাবেই তার বাসার একটা কম্পিউটার থেকে এই ধরনের ওয়েবসাইট চালাতে পারে তো হতে পারে আপনি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই ধরনের ফ্রডের শিকার হবেন আপনি টাকা দিলেন অথচ কোনো প্রোডাক্ট আপনি হাতে পাবেন না তবে সব ওয়েবসাইটই যে ভুয়া এমন কিন্তু না হতে পারে আপনি প্রোডাক্টটি হাতে পেলেন তবে সেই প্রোডাক্টটি যে কোনো চুরি বা চিন্তায় হওয়া প্রোডাক্ট নয় এর কোনো নিশ্চিত দিতে পারবেন আপনি সো এই ক্ষেত্রে ডার্ক ওয়েব থেকে কোনো দামি প্রোডাক্ট আইফোন বা ইত্যাদি স্বর্ণের জিনিস ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইত্যাদি কিনলে আপনার আইনিভাবে ধরা খাওয়ার সম্ভাবনা আছে তো কিভাবে আমরা নিরাপদে ডার্ক ওয়েবে ভিজিট করতে পারি ডার্ক ওয়েব সাধারণ সার্ফেস ওয়েবের মতো যে কোনো ব্রাউজার দিয়ে আমরা ভিজিট করতে পারবো না এক্ষেত্রে আমাদের পিসিতে প্রয়োজন হবে একটা নির্দিষ্ট ব্রাউজার টর ব্রাউজার টর ব্রাউজারের মাধ্যমে আমরা ডার্ক ওয়েবের এই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারব তবে এক্ষেত্রে আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের পিসিতে যেন একটা ভালো পেইড ভিপিএন আমরা ইনস্টল দিয়ে রাখি এরপরে শুধুমাত্র টরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা টর ব্রাউজারটি ডাউনলোড করে ভিজিট করতে পারবো ডার্ক ওয়েবের এই ওয়েবসাইটগুলোতে ডার্ক ওয়েবের এই খারাপ অ্যাক্টিভিটিসগুলোর ভেতরে নিজে সেফ থাকা খুবই ঝুঁকিপূর্ণ এবং আমার সাজেশন থাকবে যে আমরা এই ধরনের ওয়েবসাইট ভিজিট করা থেকে বিরত থাকব শুধুমাত্র জানার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের একটি ভিডিওতে ধন্যবাদ